এলিয়ন খুঁজে পায় না বিজ্ঞানীরা এলিয়ন এলিয়নের জন্য এলিয়ন নিয়ে ওনারা রিচার্জ করে করে কি করে না এলিয়ান বলতে কিছু নাই আল্লাহ বলেছেন দুইটা জাতি আমি দুনিয়াতে সৃষ্টি করেছি একটা জাতিকে দেখা যায় আর একটা জাতিকে দেখা যায় না একটাকে দেখা যায় আরটাকে দেখা যায় না দেখে অনেক মানুষ দেখে কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভাষায় বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য জিন আছে না নাই যারা যদি এই কথা বিশ্বাস না করেন মুনাফিক হয়ে যাবেন কেন আল্লাহর কথাকে বিশ্বাস না করলে মুনাফিক হয়ে যাবেন এখন আল্লাহ নিজে বলেছেন কোরআনের কথা কোনো সময় মিথ্যা হতে পারে না এই কোরআনে আল্লাহ স্বীকৃতি জিনদেরকে নিয়ে কোরআনের উনত্রিশ নাম্বার পাড়ার ভিতরে একটা সুরাই নাজিল হয়েছে সুরা জিন সোমান আল্লাহ কয় না বিশ্বাস আছে না নাই বলেন আর কি হতে চান দুনিয়া তার কিছু আর যদি কিছু হতে চান যেইখানে যাবেন যদি যুবক তুমি আমার রসুল্লাহকে অনুসরণ করো তুমি সেইখানে সফল হয়ে যাবা সেইখানে তুমি সফল হবা যেইখানে আমার রসুল্লাহকে তুমি অনুসরণ করবা আমার যুবকেরা কেন নবীর মতো হবেন না নবীর মনটা অনেক বড় ছিল নবীর মুখে অনেক দয়া ছিল নবীর অনেক মায়া ছিল অন্যদের জন্য যেরকমভাবে আল্লাহ নবী যদি কোনো লোক বিপদে পড়তো নবীর কাছে আসলে আল্লাহর হাতে আল্লাহর আল্লাহর দিকে দুইটা হাত বেড়ায় দোয়া করতো ওই লোকের ওই লোকের বিপদ দূরে চলে যেত আর আজকে আমাদের সমাজে আমাদের দেশে এখনো কিছু শয়তান আছে আবু জাহেদের বংশধর আছে না নাই জোর দিয়া বলবা যা আবু জাহেদের বংশধর আছে না নাই নিজেরা নিজে নবী দাবি করে কত বড় শয়তান ওরা শয়তান আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে আনা খাতামুন নবী লা নবী আবাদ আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী তারপর কোনো নবী আসবে না আর তুমি বলো আমি নিজে নবী আল্লাহ এদের হেদায়েত করুন জোরে কোন আমিন আল্লাহ করে হেদায়েত করো এরকম কিন্তু নবী দাবি না আল্লাহ দাবি করছে অনেকে ফেরাউনে দাবি করে নাই হ্যাঁ আব্রাহা দাবি করে নাই অনেকগুলো আছে অনেকগুলো আল্লাহ নিজের আল্লাহ দাবি করছে পরে আল্লাহ এমন মরণ তাদের জন্য লেগেছিল যে মরণ ইতিহাসের পাথায় এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে ফেরাউনটা কেন্দ্রে মারছে আল্লাহ পানি তলে চুবাইয়া কেদা পানি খাওয়া মেরে ফেলছে এখনো এখনো তার লাশটা আছে ওই মিশরে জাদুঘরে আছে না নাই আল্লাহ দেখাচ্ছে দেখো তোমরা যারা যারা আমার সাথে করবা দেখে দাও চিহ্ন এখন আমি দুনিয়ার ভিতরে রেখে দিলাম তোমার জন্য ওই ফেরাউনের লাশ ফেরাউনের আরো যত সৈন্য সামন্ত ছিল ওদেরকে মেডিসিন দিয়ে রাখা লাগে কিন্তু ফেরাউনের মেডিসিন মেরে রাখা লাগে না কেন ওই ফেরাউন গলেও না বসেও না এই জন্য ভাইয়ের আমার এই ফেরাউনের অবস্থা কি আপনাদের হইতে চান ফেরাউনের মতো কেউ হইতে চান এই জন্য যদি ফেরাউনের মতো না হইতে চান তাহলে আল্লাহকে অনুসরণ করেন আরো এরকম ভাবে যারা যারা ছিল আমার ভাইয়েরা আমার নবীর আমার নবীর প্রতি এত দরদ ছিল যুবকেরা আজকে নবীর জন্য ভালোবাসা বাড়াও নবীকে অনুসরণ করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ- হাদিসের ভিতরে বলেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে কোন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি কালকে আমাদের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা করে আল্লাহ আকবার আল্লাহ তুমি তোমার নবীর সাথে আমাদের জান্নাত কবল করে নাও নবীকে কিভাবে অনুসরণ করত ওই যে আবু জাহেলের যেই সাঙ্গপাঙ্গ ছিল আবু সুফিয়ান আবু জাহেলের আরও যেই সাঙ্গপাঙ্গ ছিল রাত্রিবেলা হইলে আমার নবী যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করত এই এটা এটা তো মনে চলে গেছে এটা চলে গেছে যেই সময় আবু সুফিয়ান আরো বড় বড় যারা ছিল বড় বড় কাফেররা হেঁটছিল রাত্রিবেলা এসে তারা চুপি চুপি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত এরা তো শুনত এরা একদিন আসতে একটু দেরি হয়ে গেছে এবার তার আসতে দেরি হয়ে গেছে আইসা দেখে সবচেয়ে বড় হেড সবচেয়ে বড় শয়তান আবু জাহেল একলা একটা তার কোরআন শরীর শুনতেছে নবীর তেলওয়াত আবু জাহেল পর্যন্ত শুনছে কি সুন্দর সেই তেলওয়াত ছিল এরকম ভাবে যুবক আজকে আমার নবী যদি নবীর গায়ে কাউরে আঘাত করা হয়েছে নবীর গায়ে যদি কেউ আঘাত করছে নবী আঘাত করে নাই কেন করে নাই পরিকল্পনা করলো যে আমরা এখন লুকায়া যাই আমরা পলায় যাই তাহলে মোহাম্মদের সৈন্য সামান্ত চলে যাবে মোহাম্মদকে একলা পেলে তাকে ওইখানেই মেরে ফেলবো এই চিন্তা করে চলে গেল পালায় গেল আবু জাহেদের এই সেই কাফরের দলগুলা পালায় যার পরে নবী বলতেছে তারা তো চলে গেছে এক কাজ করো তোমরা যার যার বাড়িতে চলে যাও তখন এই কথা বলে আল্লাহর নবী আল্লাহর পাইগম্বর গাছের তলায় বসে গাছের তলা গাছের তলায় বসে আছে সেই গাছ নবীকে ছায়া দিচ্ছে অমুক সময় ওই যে শয়তান কাফের সে লুকিয়েছিল পাহাড়ের গুহায় ওই কাফের বের হয়ে সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে নবীর গলার সামনে ধরে বলে ও মোহাম্মদ তুমি তো আল্লাহ আল্লাহ ডাকো আল্লাহরে বড় বানো আল্লাহর কথা বলো তোমার আল্লাহকে ডাক দাও এখন তোমাকে কে বাঁচাবে বলতেছে এবার তো তোমার পাইছি এত আল্লাহর কথা এত আল্লাহর কথা বলো তোমার আল্লাহর ডাক দাও দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে কিনা এটা মনে হয় আসছে না এটা আসছে না ভাই কথা বলেন না দেন দেখেন তো এটা কেন আসছে না ভাইয়ের আমার বলতেছে তোমরা তো আল্লাহর কথা বলো তুমি তোমার আল্লাহর কথা বলো যাও তোমার আল্লাহ কই আল্লাহর ডাক দাও তোমার আল্লাহ কি তোমার বাঁচাইতে পারবে আমার নবী আল্লাহর নাম ধরে চিৎকার মেরে বলল আল্লাহ আল্লাহর নাম চিৎকার সঙ্গে সঙ্গে ওই হাত থেকে লড়তে লড়তে তলোয়ারি সে তলোয়ারি হাতে উঠাইছে আল্লাহর পাইগম্বর উঠাই আমি কাফের সামনে ধরছে ধরার পরে বলতেছে এবার বলো আমার তো আল্লাহ ছিল আমার আল্লাহ বাঁচাইছে তোমার কে বাঁচাই বলতেছে আমি মোহাম্মদ আপনি যে আল্লাহর নামে বিশ্বাস করেন যে আল্লাহ আপনারা বাঁচাইছে নবী গো সেই আল্লাহ আমারে বাঁচাইব মুসলমান হয়ে গেল নবীর দলে যোগ দিল এই জন্য যুবক তোমাদের হাতে ধরি পায়ে ধরি আজকে তোমরাও এরকমভাবে গালি বা বড় আজকে শুদ্ধ হয়ে যাও আজকে তবা করে শুদ্ধ হয়ে যাও আজকে আল্লাহ নবীকে অনুসরণ করে আল্লাহ নবীকে ভালোবাসে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরে তোমরাও জিন্দিগির সফল জান্নাতি বলা লোক হতে পারবে ঠিক কিনা আরো যারা গান আলোচনা করবো না শেষ করে দিব কারা কারা শুনতে পাচ্ছেন হাত উঠান আল্লাহ কবুল করো সকলে কোনো আমি ইসলাম হাফেজ নবীল ইসলাম বিক্রমপুর হাফেজ নবীল ইসলাম বিক্রমপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله